ওদিকে এই যেটা দিকে এটা দিকে এইলো আমাদের ছোট পরিবার ছোট ফ্যামিলির তিন ভাইয়ের এক বিল্লু না না তিন ভাইয়ের ছোট ভাই এটা তিন ভাইয়ের ছোট ভাই বিল্লু ভাই তাকে আজকে আমরা রাস্তায় বস্তিতে কুড়িয়ে পেয়েছি দেখছি অনাথ অনাহারে বসে আছে খাবার দাবার কিছু খেতে পারে না অনেক কষ্ট জীবনযাপন জিনযাপন করতেছে তো আমরা আয়না তাকে একদম ফ্রেশলি শ্যাম্পু দিয়ে গোসল টোসল করিয়ে আমাদের রুমে নিয়ে আসছি এখন সে আমাদের রুমে আছে অনেক খাবার দাবার অনেক বিআইপি অনেক প্রকার খাবার দাবার দিয়েছি সে কিছু খাবে না সে বলতে আছে ভাই তিন ভাই আমার আমার ভাই পেয়েছি ভাই পেয়ে আমি অনেক খুশি বড় খুশি আমার জীবনে খাবার দাবার কিছু লাগবো না আমরা বললাম হে বিল্লু ভাই আমাদের ছোট ভাই তুমি যদি খাবার দাবার না খাও তাহলে তোমার জীবন বাঁচবে কিভাবে সে বললে আমাদের তিন ভাইয়ের ভালোবাসা যদি পায় তাহলে তার জীবন বাঁচবে তাকে শ্যাম্পু দিয়ে গোসল করাইলাম এমনকি গোসল করানোর সময় সে সুন্দরভাবে ভদ্র ছেলের মতো এটা কি মায়ানা পোলা ও ভদ্র মেয়ের মতো একদম জুতজাত করে বসে আছিল কোনো একটুও দৌড় তার গায়ে স্প্রে বডি স্প্রে দেওয়া হইলো এটা যদি মায়া হয় ভাই হয় কেমনে তার গায়ে এখন বডি স্প্রে দিবে যে খচত খচত করে হাসি দিতেছে আমরা ভয় পাইছি আর কি আমরা মনে হয় নিয়ে আসছি তো আমরা ভয় পাইছে অনেক খুশি হয়েছে না এই যে এখন সে আর কি কেমন যেন একটা আনিজি ফিল করতে যাই হোক অনেক রোমান্টিক খাবার দাবার দিছি প্রিয় খাবার দাবার দিছি নায়িকা নাইকি খাবার খাবার দিছি নায়ক খাবার দিছি সব খাবার সে খাবে না একটু খাবার খেয়েছিল আর কিছু খাবে না সে বলতেছে হ্যাঁ আমরা আমার মতো এক অনাথ অনাকাঙ্ক্ষী বস্তির ছেলে ও বস্তির মেয়ে আমি আজকে এই রাজপ্রাসাদে বেড বেডের উপরে বসে আছি এটাই আমার জন্য অনেক কিছু সে রাজরানীর মতো রাজরানী বিছানে মতনির মতো কি সুন্দর করে সে বলে না কষ্ট আমাকে ছোট ভাই ভাই এরা ভাই সে এখন তার ক্যাটাগরিটা দেখেন আপনারা তাকে একটু দেখেন সে কিভাবে সে সে চুলকাইতে আছে তার চুলকা চুলকি দেখে আমরা খুবই মুগ্ধ ভাই আপনি এই বিষয়ে কিছু বলেন ভাই আমি কি কইম রে ভাই কথা কইলি তো কইবি তোরা দোষ ও আসিল আঙ্গো ভাই এখন হয়ে গেল বোন চেক করার পরে যাই হোক চেক করি নাই তো আন্তাজে কোন কেন মানে? আন্তাজে ফাফর মেরে কইরা দিব তুই আঙ্গো ভইন রে ভাই তুই আঙ্গো ভইন আজকে দেখে তুই জাতির জনক তুই জাতির মাতা তুই জাতির খাতা ঠিক আছে এই বালিশটা তোমার তো নানা হইছে দে এটা উড়িয়ে দে উড়িয়ে দে একটা দেও সে আসলে খুবই কিউট এই যে তুমি তুমি এদিকে একটু তাকাও না তোমাকে সুন্দর করে দেখাই জাতি তোমাকে দেখতে চায় যাই হোক আমাদের তিনজনের মাঝখানে নতুন এক সঙ্গী হিসাবে সে আসছে জাতিকে আর কি দেখাবো জাতি বুঝবে না এসব মানেটা কি যাই হোক অনেক সুন্দর কিউট কিউট গার্ল সে তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক গর্ব অনেক কিছু জিনিস দিয়ে দিলে কেমন হয় তার আমরা ভাবতেছি তার কানে একটা জিনিস দিয়ে দিব নাকে একটা মিনা দিয়ে দিব তারপর তাকে নিয়ে আমরা ঘোরাফেরা করব বিকালে একটা ছেলে দেখতে হবে আমাদের আমাদের কোনো গার্লফ্রেন্ড দরকার নাই আমাদের কোনো কিছু দরকার নাই সে থাকলেই আমরা খুশি কি বলো তুমি থাকবা তো আমাদের সাথে হাত মিলাও হাত মিলাও আর তোমার জন্য একটা ছেলে বিড়াল নিয়ে আসবো হাত মিলাইতে চায় না যদি প্রবলেম তো ফুটতি হাত মিলা হ্যাঁ সে খালি চুলকা চুলকির ভিতরে আছে গোসল করতে মনে হয় জীবনের ফার্স্ট গোসল তার সে জীবনও গোসল করে না তাকে আমরা মানুষ থেকে অমানুষ বানাইছি সরি মানে বিড়াল থেকে আর কি ভালো সমাজে তাকে লুয়ে আইছি এখন সে আসছে আমাদের মাঝখানে এই যে খুব পিনিক করতে আছে বাইরের শরীরের দিকে গিয়ে উঠতে আছে যাই হোক বাকিটা আবার পরে দেওয়া আজকে এই পর্যন্ত ইতি ওকে আল্লাহ হাফেজ গুড বাই আবারও কোনো সময় দেখা হবে কোনো এক অন্য ভিডিওতে বিড়ালের বিড়ালের বিড়িলকে আইনে এটা হলো বিড়িল এটার বিড়াল হ্যাঁ বিড়ালের বিড়িল তোমার ক্ষুধা লাগছে একটা সিগারেট খাওয়া দিলে কেমন হয় দাও তো দাও আরে পারবি না মান না মারলাম কয়বার মারে আরেকবার মান না দর্শক জনক দেখু জাতি দেখু জাতি দেখু দাও পারফিউম পারফিউম দাও হুম এক টান মারো একটা দাও টান তুই ধরস কেন ওরে মারতে দে ধরো টান দাও এক টান দাও আ কা কা যাই হোক এখন এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আঙ্গ বিল্লুর জন্য দোয়া করবেন যদি একটা ভালো বিল্লি পান তাহলে আমাদের বিল্লুর জন্য নিয়ে আসবেন আচ্ছা, আমরা আচ্ছা, আচ্ছা। আমরা বিল্লির সাথে বিল্লুর বিয়ে দিব হ্যাঁ নাম কি নাম কি ও হ্যাঁ তার নাম হলো মিকাশ মিস্টার আক্কাস আলী এমন একটা বিল্লু দিবেন যার সাথে বিয়ে করিয়ে দিব তার নামটাও যে অনেক কিউট হয় ঠিক আছে তো আপনারা অনেক ভালো থাকবেন আমার বিড়ালকে অনেক দোয়া করবেন এই বিল্লুর মানে? এটা সবার বিড়াল আমাদের তিনজনের বিড়াল সবাই অনেক ভালো থাকবেন আর হচ্ছে যে কথা ওটা যে আমাদের বিল্লুরে একটা বিয়া করাই দিমু ওর জন্য ভালো একটা মেয়ে দেখবেন সুন্দর একটা সুন্দর একটা মেয়ে দেখবেন আমরা সুপাত্রী চাই খুব খুশি